আমার প্রিয় ভাইয়েরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া যে আল্লাহ আবার আমাকে মিম্বরে বসার তৌফিক দান করেছেন হয়তো এই দিনটা আমরা নাও পেতে পারতাম আল্লাহ পাকে শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেছেন জীবনের উদ্দেশ্য বোঝার তৌফিক দান করেছেন দিনের প্রতি মহব্বত আল্লাহবাক আমাদের অন্তরে স্থাপন করেছেন এছাড়া আমাদের একত্রিত হওয়ার তো কোনো কারণ নাই আজকে আসলে সাজানো গোছানো কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসে নাই আপনারা জানেন এটা আমাদের আমার শ্বশুরের প্রতিষ্ঠান ভাই সম্পর্কে আমার স্ত্রীর বড় ভাই সেই হিসেবে এখানে আসলে পারিবারিক কারণেই আসা যেহেতু মসজিদ আছে চিন্তা করেছিলাম যে জুমার বয়ানটা করা যায় কিনা কিন্তু আপনাদের ঢাকার সিটি অফ আখরুজ্জামান দীর্ঘ যানজট আমাকে সেটা করতে দিল না যাই হোক আমি কিছু মৌলিক কথা বলতে পারবো আজকে ইনশাল্লাহ যেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের প্রতি নাসিহাত বা অনুপ্রেরণা যাই বলেন প্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেক নবী এবং রসুলকে একটা মাত্র উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছিলেন কোরআনের অনেক জায়গায় আছে সুরা নাহালের মধ্যেও আছে সুরা মুহাম্মাদের মধ্যে আছে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা তুমি ভালো করে জেনে নাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার অর্থ আমরা খুব একটা বুঝি না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আসলে কিছুই নাই আল্লাহ ছাড়া আমার জীবনের মালিক কেউ না আল্লাহ ছাড়া কেউ চাইলে আমাকে মারতে পারবে না আল্লাহ ছাড়া কেউ আমাকে মৃত্যু দিতে পারবে না আল্লাহ ছাড়া ইজ্জত সম্মান কেউ বাড়াতে পারবে না কেউ কমাতে পারবে না আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই রিজিক আল্লাহর হাতে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ আমাকে উন্নতিও দিতে পারবে না অবনতিও ঘটাতে পারবে না আল্লাহ ছাড়া পরকালের জীবনে আমাকে কেউ কুলসিরাত পার করাবে না কবরের শাস্তি থেকে বাঁচাবে না ডান হাতে আমল নামা দিবে না জাহান্নাম থেকে বাঁচাবে না জান্নাতে প্রবেশ করাবে না আল্লাহ ছাড়া হক কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যও কেউ নাই লাহের আরও আছে ব্যাখ্যা আল্লাহ ছাড়া কারো নামে নজর মানত করতে পারবেন না আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবেন না আল্লাহ ছাড়া কারো সামনে আত্মসমর্পণ করতে পারবেন না আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুমই নাই আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত যেটাই আল্লাহ এবং তার রসুলের সাথে সাংঘর্ষিক সেটাই বাতিল আরও আছে আল্লাহ ছাড়া আপনার আমার জীবনে আপন বলে কেউ নাই আল্লাহ ছাড়া আমাদের জীবনে আপন বলে কেউ নাই যখন মানুষ কোনো বিপদে পড়বে তখন সে সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পারবে এবং আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক হবে বিপদটা চলে গেলে আবার সম্পর্কটা থাকে না আল্লাহ এটা অনেক আফসোস করে বলেছেন সুরা ইউনুসের মধ্যে যে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ খুব কায়মনোবাক্যে আল্লাহকে ডাকে আর যখন আমি বিপদটা সরিয়ে দেই সে আমার সাথে শিরিক করে আমাকে ভুলে যায় মার সে এমনভাবে হেঁটে চলে যায় যে কখনো আমাকে ডাকেই নাই এইটুকু যদি বুঝতে পারে যে আল্লাহ ছাড়া আসলে আমাদের আপন বলতে কেউ নাই রিজিকদাতা কেউ নাই সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানদাতা হায়াত মতের মালিক ইদ্যুৎ সম্মানের মালিক কেউ নাই ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায় ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে জানতে দিবেন কারণ একটা হাদিস আছে যার মনের মধ্যে সরিষা পরিমাণ ইমান থাকবে মানে এই যে এই কনসেপ্টটা যে আল্লাহ সব কিছু জাহান নামে শাস্তি ভোগ করলেও ইনশাআল্লাহ কোনো না কোনো দিন আল্লাহ পাক তাকে মাফ করে দিবে এটাই লাহ আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে যদি সে আল্লাহকে আপন করতে না পারে তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য আমরা যে ভুলটা করি আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি আমরা আমাদের